এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল এই বুকেই বইছে যমুনা নিয়ে রথই প্রেমের জল তার তীরে গড়িব আমি আমার প্রেমের তাজমহল এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড়িব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল বাবা ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমে কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমে সমতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমে কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর বুঝে পায় না কোন কল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের de mão